ওকে আমরা গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় তো আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ সবাই আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা আজকের পর্বে দেখব কিভাবে একটি search search Google search campaign করতে হয় যেমন আমরা যদি আমরা গুগল সার্চ ক্যাম্পেইনটা জিনিসটা কি যদি আমরা একটু বুঝি তাহলে আপনারা একটু এখানে এসে সার্চ করবেন যে কোনো একটা প্রোডাক্ট লিখে সার্চ করবেন যেমন আমরা ডিজিটাল মার্কেটিং লিখে যখন সার্চ করলাম তখন দেখেন এই যে কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ করলাম তো এই কিওয়ার্ডটা সার্চ করার কারণে এখানে দেখেন এডি লেখা আছে এডি এডি এডি ঠিক আছে এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেন এটাকে বলা হয় গুগল সার্চ ক্যাম্পেন তো গুগলে সার্চের মাধ্যমে যে ক্যাম্পেনটা করা হয় সেটা হচ্ছে গুগল সার্চ ক্যাম্পেন তো আমরা অবশ্য বুঝতে পারছেন আপনারা সার্চ ক্যাম্পেন জিনিসটাকে তো আমরা এটা কেটে দিই কেটে দিয়ে আমরা এখানে চলে আসব এসে তো ফার্স্ট টাইম আমাদের যখন আমরা এই কাজটা করতে যাব আমাদের ক্লায়েন্টের কাছ থেকে আমাদের রিকোয়ারমেন্ট থাকবে আমরা আমাদের কি কি দিলে আমরা কাজটা শুরু করতে পারি তার আগে আমরা এই Google search Google search campaign এর কাজটা ফাইবারে আছে কিনা সেটাও কিন্তু আমরা দেখতে পারি তো অবশ্যই আমরা এটা দেখি চলে যাই ফাইবার মার্কেট প্লেসে ফাইবার ডট কম ক্লিক করলাম ক্লিক করে এখানে লিখি গুগল সার্চ ক্যাম্পেন ওকে দেখি আসে কি না Google search search at okay Google search at দেখেন তেরো হাজার সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবল আছে শুধু গুগল সার্চের তো আপনি যদি এই কাজটা শিখেন তাহলে কিন্তু আপনি এই সার্ভিসটা আমরা এখানে যে পাঁচটা বা ছয়টা অ্যাড ক্যাম্পেন শিখব সব কয়টাই কিন্তু এখানে আপনারা প্রচুর কাজ পাবেন তো এবার দেখেন গুগল সার্চ অ্যাড এটা লিখে যখন আমরা সার্চ করি তখন দেখেন এখানে কিন্তু প্রায় তেরো হাজার সার্ভিস আছে এবার যদি আমরা অনলাইনে দেখি তাহলে কিন্তু আপনার এক হাজার সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে তো আর এখানে কিন্তু ফাইবার নিচ থেকে চুজ করতেছি এখানে সব এগুলো কিন্তু অনেক হাই ডিমান্ডের কাজ অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদেরকে এই কাজটা করতে গেলে আপনাকে প্রপারলি এই কাজটা আমাদের ক্লাসটা করতে হবে দেন শিখতে হবে প্র্যাকটিস করতে হবে তারপরে কিন্তু আপনি এই সার্ভিসটা এখানে লঞ্চ করতে পারেন তো এবার যদি আমরা একটু কাজগুলো দেখি গুগল সার্চের সার্চ ক্যাম্পেনের কাজটা আছে কিনা দেখেন তিনটা কাজ এখন রানিং আছে তিনি সার্ভিস নিতেছে হচ্ছে দুইশত পঁচানব্বই ডলার কিন্তু স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি যাই তিনশো পঁচানব্বই ডলার তিনশো পঁচানব্বই ডলার যদি দৌড়ি অ্যাভারেজ তাও কিন্তু তার প্রায় এক লক্ষ টাকার উপরে কাজ কিন্তু এখন রানিং আছে তিনি কাজ করছে চুয়াল্লিশটা আপনি হিসাব করেন মোটামুটি এখান থেকে কিন্তু তিনি কয়েক দশ থেকে পনেরো লক্ষ টাকা ইনকাম করছে শুধু এটা দিয়ে তিনি টোটাল কাজ করছে হচ্ছে চারশো সাতাশটা শুধু রিভিউ পাইছে আরও কিন্তু এক্সট্রা এরকম কাজ কিন্তু অনেক পাইছে ঠিক আছে অনেক করছে যদি আপনারা তিনশত দেখি একটু তার সার্ভিসগুলো আমি একটু দেখি ফাইবার ওরে ফাইবার প্রো ওকে তিনি শুধু দেখেন তিনি শুধু গুগল সার্চ ক্যাম্পেইন নিয়েই কাজ করে মানে গুগলের যত সার্ভিস আছে গুগল অ্যাড ক্যাম্পেইন নিয়ে ইউটিউব অ্যাড ক্যাম্পেইন আমরা সবগুলো শিখবো এখানে যতগুলো সার্ভিস তিনি দিতেছে অডিট তারপরে audit optimisation Google search campaign YouTube campaign তারপরে Facebook campaign Google ads campaign everything তিনি যা যা সার্ভিস দিতেছে আমাদের এই কোর্সের ভিতরে কিন্তু সবগুলোই এখানে রয়েছে তো এবার দেখেন তিনি আসছে দুই সালে আর তার সার্ভিসগুলোর একটু ডিমান্ড দেখেন তিনি কিন্তু মোটামুটি অনেক কিন্তু ডিমান্ডেবল কাজ করতেছে দুইশো পঁচানব্বই ডলার দুইশো পঁচানব্বই দেখেন সবগুলো এবার যদি আমি অ্যাভারেজ মানে আমরা জানি যে একশোটা বাইরের ভিতরে ষাটটা বাইরে রিভিউ দেয় চল্লিশটা বাইরে রিভিউ দেয় না যদি আমরা একটু হিসাব করি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটর ক্যালকুলেটর লিখে সার্চ করলাম করে আমি যদি এবার হিসাব করি ধরেন এখানে তিনি কাজ করছে চারশো সাতাত্তরটা চারশো সাতাত্তর গুণন হচ্ছে তিনি স্ট্যান্ডার্ড প্যাকেজ নিচ্ছে হতো কত ডলার স্ট্যান্ডার্ড প্যাকেজ নিচ্ছে হচ্ছে তিনশত তিনশো পঁচানব্বই ডলার ওকে তিনশো পঁচানব্বই ডলার তিনশো পঁচানব্বই তিনশো পঁচানব্বই যদি এবার আমরা হিসাব করি প্রায় আঠারো একক দশক শতক হাজার উজুক লক্ষ এক লক্ষ অষ্টাশি হাজার চারশো পঁচাত্তর মানে পনেরো ডলার চারশো পনেরো ডলার ইনকাম করছে তিনি কত বছরে সতেরো থেকে আসছে সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তার মানে পাঁচ বছরে আরও কিন্তু এর থেকে বেশি কাজ করছে ঠিক আছে কিন্তু শুধু রিভিউগুলো আমরা হিসাব করতেছি যদি হিসাব করি এবার যদি এটাতে আমরা গুণন করি এখন ডলার রেট হচ্ছে পঁচাশি টাকা তো আমরা হিসাব করলে প্রায় এখান থেকে একক দশক শতক হাজার উজুক লক্ষ নিযুক কোটি এক কোটি ষাট লক্ষ পনেরো হাজার দুই শত পঁচাত্তর টাকা কিন্তু ইনকাম করছে ওকে এটা আমি একটু কপি করে আপনাদের একটা জিনিস দেখাই তিনি কিন্তু একদিনের কেরিয়ার এখানে হয় নাই তো আমরা যদি হিসেব করি পাঁচ গুণন হচ্ছে পাঁচ গুণন হচ্ছে বারো মানে ষাট পাঁচ বারো ষাট তো এটা হচ্ছে মাস মাস ওকে মাস হিসেব করলাম যেহেতু পাঁচ বছর গেছে তো আমরা এবার এবার আমরা যদি কপি করে ফেলি যদি আমরা এটা কপি করি তো আমরা এটা লিখি এক কোটি ষাট লাখ পনেরো হাজার দুইশত পঁচাত্তর বাঘ হচ্ছে বাঘ হচ্ছে ষাট মানে ষাট প্রতি মাসের হিসাব করতেছি তাহলে তিনি কিন্তু প্রতি মাসে প্রায় দুই লক্ষ ছয়ষট্টি হাজার টাকা এখান থেকে কিন্তু প্রতি মাস ইনকাম করে তাহলে বুঝতে পারতেছেন বিষয়টা কি এই কাজটা শিখলে আমরা কতটুকু কতটুকু লাভবান হতে পারবো সেটা কিন্তু আপনারা পরিষ্কার এরকম সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর এই সার্ভিসগুলোর ডিমান্ড কিন্তু অনেক চাহিদা দেন ডিমান্ডও কিন্তু অনেক যারা দুই থেকে তিনটা এটা কাজ করছে তারা কিন্তু এখানে খুব ভালোভাবে পজিশন তৈরি করে ফেলছে দেখেন না সবগুলোর ডিমান্ড কত তিরিশ পঞ্চাশ পাঁচ এটা পাঁচ দিতেছে এটা আসলে পাঁচের সার্ভিস না তো এরকম কিন্তু সার্ভিস কিন্তু দেখেন রিটার্নিং ট্যালেন্ট এগুলো কিন্তু ফাইবার থেকে নিচ থেকে কিন্তু নিয়েছে এই সার্ভিসটা কিন্তু আপনারা দিতে পারেন আর এখানে মনে হয় নতুনদেরকে অ্যালাউ করতেছে ফাইবার তো এটা করতে গেলে ওকে এটা করতে গেলে কি কি লাগে সেটা একটু দেখি রিকোয়ারমেন্টগুলো রিকোয়ারমেন্ট দেখি দিছে কিনা বাইরের কাছে কী কী নিলে কাজ শুরু করা ওকে যেহেতু আমাদের সময় স্পেন্ড করার কোনো দরকার নাই আমরা এটা দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের কি কি নিলে আমরা কাজটা শুরু করতে পারি মানে আমাদের কাজটা বায়ার যদি আমাদের কাজটা দেয় বায়ারের কাছে কি কি প্রয়োজনীয়তা পাইলে আমরা কাজটা শুরু করতে পারি সেটা তো গুগল সার্চ ক্যাম্পিং করতে গেলে Google Google search campaign Google search campaign করতে গেলে অবশ্যই আপনাদের কয়েকটা জিনিস লাগবে সেই কয়েকটা আমি লিখি প্রথমে লাগবে হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্ক বাইরের কাছ থেকে ওয়েবসাইট লিঙ্ক হলে আপনি কাজটা শুরু করতে পারবেন ওয়েবসাইট লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক দুই নাম্বারে হচ্ছে ডেলি বাজেট ওকে ওকে একটু আমি এটা সিলেক্ট করি daily budget daily budget daily budget মানে দৈনিক বাজেট তারপরে তিন নাম্বারে লাগবে হচ্ছে আপনার target keyword okay keyword keyword চার নাম্বারে লাগবে হচ্ছে আপনার targeted targeted location location location পাঁচ নাম্বারে হচ্ছে পাঁচ নাম্বার কি নেওয়া যায় হ্যাঁ Google Google ad work account account manager access যদি তিনি তার যদি গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে ম্যানেজার দেবে আর যদি না থাকে তাহলে <laughs> দিতে পারবে না তো এই পাঁচটা জিনিস হইলেই কিন্তু আমরা গুগল গুগল সার্চ ক্যাম্পেনের কাজটা করতে পারি তো এটা করার জন্য আমরা প্রথমে আমরা যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চটা করে ফেলছি আমরা বিষয়টা জানি কিন্তু তারপরেও আমি দেখাইছি হ্যাঁ সবই দেখাইছি যে কিভাবে আপনারা অ্যাডওয়ার্কে ম্যানেজার বানাইতে হয় সেটা কিন্তু আমি দেখাইছি তো এবার আমরা চলে যাব এখানে ছিলাম যেহেতু গত ক্লাসে আমরা চলে যাব অ্যাডে এখান থেকে আমরা সিলেক্ট করব ক্যাম্পেন ক্যাম্পেন সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব প্লাস আইকনটা আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখা আছে নিউ ক্যাম্পেন ওকে নিউ ক্যাম্পেনটা আমরা ক্লিক করব এবার আমরা এই পজিশনে চলে আসব এই পজিশনে আমরা যারা ফেসবুকে অ্যাড ক্যাম্পেনটা করছি তারা এই বিষয়টা মোটামুটি সবাই পরিষ্কারভাবে জানে এই জিনিসটা কি তো এটা জানে সবাই আর এখানে যেহেতু sales lead web traffic product brand app promotion local যেহেতু এখানে আমাদের এই ছয়টার সাথে পরিচয় মানে পরিচিত আছি আমরা এখানে এই দুইটার সাথে আমরা পরিচয় নাই তো আজকে আমরা সবার সাথেই পরিচয় হব যেহেতু আমরা এই কাজটা আমাদের করতে হবে গুগল অ্যাডে তো এটা পরিষ মানে পরিচয় হওয়া একটু দরকারি ঠিক আছে তো প্রথমে যদি আমরা দেখি এটা হচ্ছে সেলস মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিস যদি বিক্রি করার প্রয়োজন হয় তাহলে আপনাকে সেলস অ্যাডটা রান করতে হবে এটা হচ্ছে লিডস আমি একদম সহজ ভাষায় বলি কারণ হচ্ছে ঘুরে ফিরে বলার কোনো অভ্যাস নাই ঘুরে ফিরে বলে দেখা যাবে আপনারা বুঝতে একটু সমস্যা হবে তো লিডস লিডসটা হচ্ছে যদি কোনো কাস্টমারের তার প্রয়োজনীয় ইনফো মানে ইনফরমেশন প্রয়োজন হয় যেমন লিড ফোন নাম্বার মানে ইমেল অ্যান্ড ফোন নাম্বার যদি প্রয়োজন হয় তাহলে আপনার এই অ্যাডটা রান করতে হবে মানে এই ক্যাম্পেইনটা রান করতে হবে ওয়েবসাইট ট্রাফিক যদি কোনো বায়ারের ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক মানে ভিজিটর প্রয়োজন হয় বা ওয়েবসাইটে মানুষের প্রয়োজন হয় দেখার জন্য তাহলে আপনার এই ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে তো এবার আসি হচ্ছে চার নাম্বার চার নাম্বারে যদি আসি আমরা এটা হচ্ছে product and brand consideration okay তো এটা যদি আমরা দেখি এটার কাজটা হচ্ছে যদি কোনো কোনো প্রোডাক্ট এবং প্রোডাক্ট প্রোডাক্টও বিক্রি করতে হবে দেন আপনার ব্র্যান্ডটাকেও প্রচার করতে হবে এরকম যদি অ্যাড রান করতে চান তাহলে আপনাকে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড এটা সিলেক্ট করে অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে এবার ব্র্যান্ড অ্যাওয়ারনেস এটার উদ্দেশ্য হচ্ছে আপনার যদি কোনো নতুন কোম্পানি থাকে যেটা মানুষ এখনও চিনে না বা রিসেন্টলি খুলছেন আপনি মানুষের সামনে উপস্থাপন করতে চাচ্ছেন ধরেন আপনি একটা সাবান বা একটা তেল তৈরি করছেন বা আপনার কোম্পানি থেকে উৎপন্ন হয় এখন আপনি চাচ্ছেন মানুষ যেন আপনার ব্র্যান্ডটাকে চিনে যেমন আমাদের বাংলাদেশের তীর কোম্পানি আছে তেলের জন্য তীর তারপর প্রাণ এগুলো কিন্তু কোম্পানি আছে ঠিক আছে তো আপনারা যদি এই এরকম যদি একটা কোম্পানি করেন তাহলে কি উদ্দেশ্য থাকবে আপনার প্রথম আপনার কোম্পানিটা মানুষের সামনে তুলে ধরা আপনি কি কাজটা দিতেছেন বা আপনি সার্ভিসটা কী দিতেছেন সেটা মানুষকে তুলে ধরবেন এটার মাধ্যমে এটাকে বলা হয় ব্যান্ড অ্যাওয়ারনেস এবং রিস অ্যাড ক্যাপিং তো যখন আপনার ব্যান্ড প্রচার করা দরকার তাহলে আপনাকে এই অ্যাডটা রান করতে হবে তো এবার আসি হচ্ছে অ্যাপ প্রমোশন অ্যাপ প্রমোশনে যদি যদি আসি আমি তাহলে আপনাকে যেটা করতে হবে অ্যাপ মানে কি মানে প্লে স্টোরে যে সকল অ্যাপ্লিকেশন থাকে বা সফটওয়্যার থাকে সেগুলোর যদি আপনি প্রচার করতে চান তাহলে আপনাকে অ্যাপ প্রমোশনের এই অ্যাপটা রান করতে হবে এটা হচ্ছে লোকাল স্টোর এটার কাজটা হচ্ছে যদি আপনার আশেপাশে যদি আপনার কোনো স্টোর থাকে আপনি চাচ্ছেন আমার আশেপাশের এলাকার লোকেরা আমার প্রোডাক্ট কিনবে বা আমার কাছে এই সার্ভিসটা নিবে তাহলে আপনি এই অ্যাডটা রান করতে হবে এটা হচ্ছে লোকাল ধরেন আপনার একটা সেলুনের দোকান আছে আপনার যেহেতু সেলি সেলুনের দোকান আছে ধরেন আপনার সেলুনের দোকান হচ্ছে আমার বাসা হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইলে বপুর থানায় আমার চাচ্ছি বপুর থানার মানুষজন যেন আমার সেলুনে এসে চুল কাটে তো এবার যদি এরকম হয় আমি যদি এই অ্যাডটা যদি আমি ডাকাতে সেট করি বা ডাকাতে ডাকার মানুষগুলোকে যদি আমি দেখাই তাহলে কিন্তু আমার লাভ হবে না আর যদি আমি লোকাল মানুষগুলোকে দেখাই তাহলে কিন্তু আমার লাভ হবে এটার কাজটা হচ্ছে এটা যদি আপনার লোকাল মানে লোকাল সার্ভিসটাকে বা লোকাল বিজনেসটাকে আপনি প্রমোশন করতে চান আপনার লোকাল এরিয়াতে তাহলে আপনাকে এই অ্যাডটা রান করতে হবে এটা হতে পারে আপনার রেস্টুরেন্ট হতে পারে ডিলারশিপ হতে পারে এরকম অনেক বিজনেস আছে এরকম যদি থাকে তাহলে আপনাকে এটা রান করতে হবে আর যদি এই সাতটার ভিতরে যদি আপনার কোনো অ্যাডই যদি আপনার ক্যাটাগরিতে না পড়ে তাহলে আপনাকে অবশ্যই create campaign without Google ad মানে গাইডেন্স এটা দিয়ে আপনার সিলেক্ট করে অ্যাডটা রান করতে হবে যেহেতু আমাদের সেলস অ্যাড দরকার তো আমি একটু সেলস অ্যাডে যাই সেলস অ্যাডস থেকে আসলাম সেলস অ্যাডে আসার পর নিচে দেখেন লেখা আছে সার্চ ক্যাম্পেন এগুলো আমাদের দরকার নাই আপাতত আমরা সার্চ ক্যাম্পেনে সিলেক্ট করে আমরা নিচের দিকে চলে আসব তো আশা করি এইটুকু আপনারা করতে পারবেন করে আসার পর এখানে লেখা আছে select the always you'd like reach the your goal তোমার গোলটা কি ওয়েবসাইট ভিজিট করা ওকে এখানে আমাদের ওয়েবসাইটের মানে সরি আমাদের ইনস্টিটিউটের নামটা এখানে দিয়ে দিব তো এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাডের নামটা লিখবো এখানে আপনি যে যে কোনো ধরনের অ্যাডের নাম লিখতে পারেন আমি লিখি digital digital marketing marketing course okay course course এটা আমার অ্যাডের একটা নাম দিতে পারেন আপনার যা মনে চায় তাই আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন আপনি একটা নাম দিবেন অ্যাডের তো এটা দেওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট করব কন্টিনিউ করে আমরা চলে যাব তো এখানে ক্রিয়েট ক্যাম্পেইন ও সরি সরি আমরা একটু ব্যাক করি এখানে চলে আসলাম এবার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব তো এখানে create campaign the finished okay এটা আমাদের লাগবে না একটা একটা তৈরি করা ছিল আমি এখান থেকে স্টার্ট করে দিই তো এবার এখানে চলে আসলাম তো আমি যেহেতু একটা অ্যাড রান করছিলাম সেরকম দেখাইলো আপনি কন্টিনিউ করলে এই জায়গায় চলে আসবেন অটোমেটিকলি তো এখানে হচ্ছে কি এটা হচ্ছে আপনার ডেলি বাজেট আপনার ডেলি বাজেট কত ডলার থাকবে সেটা বাইরের কাছে শুনে নেবেন তো আপনি যেহেতু ডেলি বাজেট আমি চাচ্ছি দশ ডলার অথবা বিশ ডলার আমি ডেলি বাজেট বিশ ডলার চাচ্ছি এখানে বিডিং বিডিংটা হচ্ছে আপনি আপনি কি এই কাজটা করার জন্য বায়ারকে মানে প্রতিটা কাস্টমারকে কাস্টমারের জন্য গুগলকে পে করবেন সেটা মানে একটা ক্লিক করলে টাকা কেটে নেবে এরকম যদি হয় তাহলে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে অবশ্য আমি চাচ্ছি যে যেরকম আছে বাইডে ফলে এরকমই থাক আমরা এটা করে ফেলে আমরা এটা maxi maximize click bid strategy okay এটা আমরা পরে চেঞ্জ করে নিতে পারবো এটা আমাদের লাগবে না আপাতত তো আমরা এখান থেকে নেক্সট করে চলে যাব তো এবার আসি হচ্ছে আপনার এই জায়গায় এটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক আর এটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক জিনিসটা কি যদি গুগল মানে গুগলের পার্টনার প্রোগ্রামের সাথে যারা যুক্ত থাকে তাদেরকে যদি আমি অ্যাডটা দেখাতে চাই তাহলে এই অ্যাডগুলো সিলেক্ট করতে হবে তো আমি চাচ্ছি না যে গুগলের কোনো অ্যাপস বা কোনো ইউটিউবের কোনো জায়গায় এই অ্যাডটা শো করুক বা ওয়েবসাইটের ভিতরে শো করুক করে আমাদের অ্যাডটা ওখানে দেখাক আমি চাচ্ছি যেহেতু আমরা সার্চ করলে যেন আমাদের ওয়েবসাইটে ট্রাফিক চলে আসে মানে গুগলে কিওয়ার্ডে সার্চ করে আমাদের ওয়েবসাইটে চলে আসে তো আমাদের এই অ্যাডগুলোর জন্য তো আমাদের এটা লাগতেছে না তাহলে আমাদের যেটা করতে হবে এখান থেকে এই অ্যাডগুলো সিলেক্ট করে দিতে হবে মানে সিলেক্টগুলো তুলে দিতে হবে তুলে দিলাম তুলে দিয়ে এবার এটা হচ্ছে লোকেশন যদি আপনার লোকেশন যদি অ্যাড করা প্রয়োজন হয় যেমন আমার লোকেশন এখন যদি আমি ইউএসের যদি ক্লায়েন্টের কাজ করি তাহলে ইন্টার লোকেশন আদার্স লোকেশন এখানে লিখতে হবে ইউএসএ তাহলে কি হবে আপনার ইউএসএর কান্ট্রির লোকেশনটা চলে আসবে চলে আসলে এখানে অ্যাড করে নিতে হবে তো চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে ইউএসএ করে দিলাম তো এটা করার পর এবার আমরা নিচে আসবো লোকেশন অপশন ওইটা লাগবে না এবার ল্যাঙ্গুয়েজ যদি আপনার একটা কোন ভাষায় চলবে সেটা যদি সিলেক্ট করতে চান অবশ্যই এটা সিলেক্ট করতে পারেন যদি বাংলা চান বাংলা দিলাম ইংলিশ চাইলে ইংলিশ দিলেন আমি দিলাম ইংলিশ আর দিলাম জার্মান তো এটা টিল সিলেক্ট করে দিয়ে আমি নিচের দিকে এটা সিলেক্ট করে দিলাম এবার আসলাম হচ্ছে এটা হচ্ছে অ্যাডভেন্স স্কিমেন্ট ওকে এখানে আমরা ক্লিক করি দেখি এখানে কি কি আছে ছিলাম হচ্ছে এই অ্যাডোয়েন্স ওকে অ্যাডোয়েন্স যেরকম আছে আমরা বাইডোফল এরকমই রাখবো এটা লাগবে না আমরা চলে আসি ডাইনামিক অ্যাডস এখানে চাইলে আপনি ডাইনামিক অ্যাডসটা দেখতে পারেন এখানে ডোমেন ওকে ডোমেন ওকে আমাদের ডোমেন ডাইনামিক অ্যাডসের এখানে আসলে ডোমেনের এইটুক দিবেন ঠিক আছে ফুল ডোমেনটা দিবেন না এটা দিয়ে এখানে সিলেক্ট করে দিবেন ওকে আমি এটা দিয়ে দিলাম ডাইনামিক অ্যাডস সার্চ ওকে এটা দিয়ে আমি এবার নেক্সটে ক্লিক করে চলে যাব